সোনারগাঁয়ে আমান গ্রুপের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নিলামে বালু বিক্রি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাজার ইউনিয়নে হারিয়া এলাকা মেঘনা নদীর তীরে আব্দুল আমান গ্রুপের নির্মাধীন ফুড অ্যান্ড ব্রেভাস কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএফ তেইশে মে বৃহস্পতিবার বেলা এগারোটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জের নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীর তত্ত্বাবধানে মেঘনা নদীতে চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান ভ্রাম্যমাণ আদালত এই সময় আমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানে আমান ইকোনমিক জোনের নির্মাধীন ওই শিল্প কারখানা নামে নদী দখল করে একশো ফুট প্রশস্ত ও ছয় হাজার বর্গ ফুট দৈর্ঘ্য জায়গা দখল মুক্ত করতে বেকু দিয়ে খনন করা হয় একই সাথে নদী বরাটের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বালু নিলামে তুলে ছিয়ানব্বই লক্ষ ছাব্বিশ হাজার টাকা বিক্রি করে দেওয়া হয় এর পাশাপাশি নদীর তীরে আমান গ্রুপের বাঁশের বেড়া সীমানা ভেঙে ফেলা বিআইডাব্লিউটি কর্তৃপক্ষ নদী বরাট ও দখলের অভিযোগ আমান গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জামান ও নির্বাহী পরিচালক কর্পোরেট এফেয়ার্স রবিল হককে আটক করে বিআইডাব্লিউটির এর বামওয়ান আদালত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটির এ নারায়ণগঞ্জের নদীবন্দরের উপপরিচালক শহীদুল্লাহ সহ টেকনিক্যাল বিভাগের কর্মকর্তা বিআইডাব্লিউটি এ নারায়ণগঞ্জের নদী বন্দরের যুগ্ম পরিচালক জানান নদী দপ্তরের অনুমোদন থাকলেও এই শিল্প প্রতিষ্ঠানটি সরকারি আদেশ ভঙ্গ করে নদী নির্ধারিত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ সহ নদীর বিরাট অংশ ভরাট করে ফেলেছে তাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি জানান নদী দখল করে স্থাপনা নির্মাণকারী বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ সহ আরও বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের অভিযান চালানো হবে গুলজার আলী বলেন গত শুক্রবার নদী কমিশনের চেয়ারম্যান বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জের নদী বন্দরে কর্মকর্তাদের নিয়ে সরজমিনে মেঘনা নদীর পরিদর্শন করে মেঘনা group Bashundhara group Aman economic unique group Almostafa group polymer industries বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের নদী দখলের প্রমাণ পেয়েছেন তারই আলোক এই অভিযান চালানো হচ্ছে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান নদীর নির্ধারিত সীমানা অভ্যন্তরে যেসব শিল্প প্রতিষ্ঠানের অবৈধভাবে নদী দখল করেছে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মেঘনা নদীতে আরও দুই দিন অভিযান চালিয়ে ছয় দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান সমাপ্ত করা হবে এর আগেও বুধবার বাইশে মে বদ্রের বাজার এলাকায় নদী দখল করে জাহাজ নির্মাণ শিল্প সম্প্রসারণ করা ইউনিক গ্রুপের প্রায় সাত লক্ষ বর্গফুট ভরাট বালু জব্দ করে নিলামে তুলে উনত্রিশ লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে সংশ্লিষ্ট ভ্রাম্যমান আদালত বেসিন আপনি যে রিভার প্রোটেকশন করেন তো বেসিন করে না আপনি বেসিন করেন না আপনি বেসিন না করে রিভার প্রোটেকশন নদীতে দখল করেছেন নদী এখানে হ্যাঁ ওহিদুল্লাহ মেম্বার সাহেব আছেন বলেন হ্যাঁ? নূর ইসলাম ষাট লাখ ষাট হাজার টাকা নিলামের দর ডেকেছে হোসেন দেলোয়ার হোসেন একষট্টি লাখ টাকা নিলামের দর রেখেছে আলাল আচ্ছা, বিশ হাজার টাকা দর রেখেছে মহসিন হ্যাঁ? ষাট হাজার টাকা দর রেখেছে এখন আমরা আবার শুরু করছি আমরা পুনরায় আবার শুরু করতেছি সর্বোচ্চ ধরলো আলামিন আছেন আলামিন ভাই হ্যাঁ? লক্ষ আলামিন ভাই দর রেখেছে পঁয়ষট্টি লক্ষ টাকা বসিরুদ্দিন বসিরুদ্দিন নাই হ্যাঁ। হান্নান সাহেব সাহেব এখন সাহেব দর রেখেছে নুরে ইয়াসিন আচ্ছা, আমরা পুনরায় আবার নিলামে ডাক শুরু করছি আচ্ছা হান্নান আচ্ছা, আচ্ছা। সাহেব বিশ হাজার টাকা ইয়াসিন সাহেব ইয়াসিন সাহেব দর রেখেছি ছিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা দেলোয়ার হোসেন ভাই আলামিন সর্বোচ্চ দর হয়েছে আশি লক্ষ বিশ হাজার টাকা নোরে ইয়াসিন ভাই চার দিনে আজকে সহ চার দিনের ছুটি পরিচালনা করেছি আগামী সপ্তাহে দুদিন আছে এবং রমজানের পরে আমরা কন্টিনিউয়াসলি এই প্রোগ্রাম অব্যাহত থাকবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমরা ধরে ধরে মাপজোক করে অভিযান চালাবো এবং কেউ নদীর ভিতরে থাকতে পারবে না তাকে নদীর বাইরে গিয়ে তার ব্যবসা করতে হবে নদী সে ইউজ করবে যেটি করবে কিন্তু তার মূল প্রতিষ্ঠান রাস্তাঘাট সবই নদীর বাইরে করতে হবে তাকে এবং পশুরের বাইরে তাকে সব কিছু করতে যে করবে সেক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু অনিয়ম করলেই তার বিরুদ্ধে কিন্তু আপনারা যেটি করার নিয়ম দিয়ে পারমিশন দিয়েছেন দেখেছি আমরা যেটি করার পারমিশন আছে কিন্তু তাদের যে ভবনগুলো সেগুলো তো নদীর থেকে দেশ ভিতরে না তার দেশগুলোর ভিতরে অনেক অনেক ভিতরে হ্যাঁ সেইগুলোকে কী করবে সেগুলো ভাঙা হলো যে আমরা ফসল বরাবর তারা জিডি করে ফসলের পরে হাই ওয়াটারের পরে দেশে ফিট হলো বন্দরের জায়গা সেই দেশে ফিট তার পার্সোনাল জায়গা হতে পারে এটা বন্দরের লিমিট বলা হয় সেটা তার পার্সোনাল জায়গায় সে সরকারের অনুমতি নিয়ে যেটুকু করতে পারে আমরা ফসল বন্ধ হলো কি বিএডব্লিউটি মূল জায়গা যেটা ভিতরে শুধু যেটি করতে পারবে মালমাল উঠান আমার ফ্যাসিলিটি করতে পারবে এর বাইরে তার পার্সোনাল জায়গা সে অনুমতি নিয়ে যে কোনো কিছু করতে পারে ফ্যাক্টরি করতে পারে এরকম কি সবাই অনুমতি নিয়েছে অনেকে তো আমরা জানি অনুমতি নেয়নি আমরা সবগুলোই চেক করছি এই মেঘনা মেঘনা রিভারের রিভারের ম্যাক্সিমাম আমরা বেশিরভাগগুলোকে আমরা বেসিং করে তার পাড়ে জিটি করে আরসিসি পাইলিং করে তারপরে তাদের ব্যাটারি করার জন্য দেয় কিন্তু আপনার এই আমানকেও সবগুলো দেওয়া হয়েছে বেসিং করে করার জন্য কিন্তু তারা একটি বেসিং করেনি আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে তারা কোনো বেসিং করেনি তার প্রত্যেকটা অংশকে তারা চারটা এখানে লাইসেন্স প্রত্যেকটা বেসিং করে করতে বলা হয়েছে একটিও তারা এই পর্যন্ত বেসিং করেনি ধন্যবাদ দশ হাজার ইনটু আসছে হ্যাঁ, হ্যাঁ, ওটা যখন ওরা ফেব্রুয়ারি মাসে আসছিল তখন তখন তো না ফেব্রুয়ারি মাসে আসছিল এডিসি সাহেব নিজে আসছিল সবাই এসে যখন তখন তো পুরো পুরা না থাকে এখানে ফুলকপি চাষ হয় ধান চাষ হয় আমি স্যার মিথ্যা বলছি না রোজ অবস্থা আছে ফুডস বেভারেজ আছে ইউনিটেরই কিন্তু স্যার করে দেন আপনাদের মানে আমরা চাই না কারণ একা করলে হবে আপনাদের ওখান থেকে মেম্বার দেন দিয়ে একটা কমিটি করে আমাদের জায়গায় স্থির করে দেন আমরা দেখেন তিন পরিমাণ তার থেকে আসে কিন্তু আমরা নিরীহ মানুষ কারণ আমরা খুব আমাদের কাজের মধ্যে একটা কমিটি করে দিয়ে এটা আমরা মাপ আপনাদের ওখান থেকে দুই তিনজন দেন একটা একটা জিনিস যেমন আমার শিল্পের এটা তো স্যার দশ হাজার ইন্টু আসে এটা যেটা একটা আছে তারপরে ভিতরে যেগুলো তো বিভিন্ন তারিখ মানে না সত্য স্যার এই যে বিভাগ শতাংশ আছে আমরা একশো চুরাশি শতাংশই কম ব্যবহার করছি এই যে একশো চুরাশি শতাংশ আছে শুধু একই মিট একটাই মিট এর দুই একর জায়গা এখানে কিন্তু আমরা কয়েক মাস পরে শর্তগুলি মনোযোগ দিয়ে করা ফি দিতে কখনো দেরি শর্ত আপনারা সাথে ফি দিয়ে তারপরে করে আনেন কিন্তু সাথে যে শর্তগুলি গেলে থাকে, ওগুলি আপনারা নিশানি দিয়েছে সেই হিসেবে যে জায়গাটা বরাট করছে সেখানে একশো ফুট পর্যন্ত তাদের জন্য মানে সেটা আসলে ইয়ে, নদীর জায়গা বরাট করছে এই জায়গাটি আসলে নিলাম ব্যবস্থা করছে সর্বোচ্চ করদাতা নৌরে ইয়াসিন ভাই আশি লক্ষ বিশ হাজার টাকায় আজকে নিলামে পেয়েছে আজকের নিলামে সীমা সীমানো হলো আজকের নিলামের সীমানা হচ্ছে নদী থেকে একশো ফিটের ভিতরে আর দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে আমান সিমেন্ট পর্যন্ত নিলামের সীমানা মিসলেউদ্দিন বিডি জোনাকি নিউজ সোনারগাঁ নারায়ণগঞ্জ